মুস্কান আয় মুস্কান মুস্কান আবাই যাও হাতে দাঁড়ি কা বাই যাইতে কইছি মাথায় তোর বিডম নাইছি আজকে কি হইছে কি হইছে আর বাকি রইছে তোমার যে বইন্ডে আছে না কি একটা গ্রামে বিয়ে করলাম রে কি একটা বিপদে পড়ে গেলাম যে গ্রামে টিকার কাঠ ছাড়া ঢুকা যাবে না আরে বছরে একবার ঈদি বাড়ি আসি এই ঈদের সময় বাড়ি এসে কি মানুষকে টিকার কাঠ নিয়ে আসে মার্কেট করতে ব্যস্ত হয়ে যায় টিকার কাঠ এখন আমি কোনে পাই টিকা তো আমি দেইনি এখন টিকার কাঠ বাইর করতে গেলে তো আমার আইডি কার্ড লাগবে তা আইডি কার্ড আইডি কার্ডও নেই আরে আল্লাহ কি একটা বিপদ বোর কাছে একটা ফোন হ্যালো আরে আর কইও না আমি তো তোমার এলাকায় ঢুকতেই পারতেছি নি আরে তোমাদের এলাকায় টিকার কার্ড ছাড়া ঢুকতেই দিচ্ছে না বছরে একবার ঈদের সময় বাড়ি আসি তাও যদি এখন টিকার ভ্যাকসিনের কার্ড লাগে তাহলে হয় কও আরে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমি তো চুরি করে আসবো চুরি করে আসারও তো কোনো কায়দা নেই প্রত্যেকটা মোড়ে মোড়ে ওই সেই এলাকার কুলাফান বসে রয়েছে বুঝছাও এখন কি করবো মানে ওই তোমার এক কাজ করো তুমি ওই হোয়াটসঅ্যাপে আমার আইডি কার্ডটা ফাটাই দাও আইডি কার্ড নিয়ে আমি টিকার কার্ড ডাউনলোড করতেছি একটা বানাই ঠানাই নিয়ে আমি আসতেছি কিন্তু আইডি নাম্বার তো আবার আইডি কার্ড দেখতেছিলি তো আমার বিপদ আইডি কার্ডটা আমার হোয়াটসঅ্যাপে ফাটাই দাও জলদি দাও জলদি দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে da ba da da da da da ba da ba da খাইতেছি অনেক আনন্দ লাগতেছে ভালো মন্দ খাইতে পারাম অনেকদিন পরে ভালো লাগতেছে কেমন আছে ও তাহলে যাইতেছেন বাইরের বাড়িতে ও বাবা তো আপনি বাইরের বাড়িতে যাই যাইতেছেন আচ্ছা বেড়াইতে আসছেন ভালো কথা টিকার কাট টিকার কাটান আনন্দ লাগে টিকার কাট কি বুঝতে পারবেন গ্রাম গ্রাম হইলে কি টিকার কাট লাগে আপনি জানেন না আমার গ্রামে টিকার কাট ছাড়া কোনো লোক কিসের টিকার কাট লাগে আমি যাইতেছি বাইরের বাড়িতে বেড়ানোর জন্য টিকার কাট লাগে চলো এই কিসের টিকার কাট এই ওর সাথে কথা বলা দরকার নাই তো চলো চলো চলে যাই ডং দেখলে মইরা যায় যাও পরে বুঝবো মজা ভালোভাবে কইলাম তো মজা লাগবে হুম অবস্থার ব্যবস্থা করে লাভ নাই অন্মগ গ্রামের ভিতরে টিকার কাট ছাড়া যেই হালার থালায় ঢোকবে হ্যাঁ? মজাল দিয়ে পিঠা মোটা যে মন চাই হোক দোসাইয়া পিঠা দিস কোনো কথা হবে না যেইটুকু কইরা ভাই খারাপ কোথায় যাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনার টিকার কাট আছে টিকার কাট হ্যাঁ। টিকার কাট করেন অধিকার কাটকে আর কেমন কথা বলছেন আপনি জানেন না কোভিড নাইন্টিন করোনা ভাইরাস আমাদের বাংলাদেশে আক্রমণ করেছে আক্রমণ করেছে গ্রামে তো কোনো করোনা নাই গ্রামে কি মানুষ বাস করে না আমরা তো গ্রামে থেকে আমরা তো শহরে থাকি না শহরে থাকেন আর জেনেই থাকেন টিকার কাজ ছাড়া এখান থেকে ঢোকা যাবে না কারণ এটা আমাদের গ্রামের নিয়ম আমি আমার বাইরের বাড়িতে বেড়ানোর জন্য যাইতেছি এনো টিকার কার্ড ওইটা আপনার বাইরা লাগে না আপনার আব্বা লাগে ওটা তো দেওয়ার সময় না বাইরে আবার আব্বা কেমন লাগবো টিকার কার্ড ছাড়া প্রবেশ করা যাবে না টিকার কার্ড ছাড়া প্রবেশ করা যাবে না আপনি এখন টিকার কার্ডটা দেখান দুইজনের দুইটা টিকার কার্ড তো দেখাবেন কেন টিকা দেন না গণ টিকা দেওয়া হয়েছে তো না টিকার কার্ড আনছেন না তো বাসা থেকে টিকার কার্ড হয় না বাসার দিকে ফেরত যান কার্ডটা নিয়ে আসেন কিসের টিকার কার্ড লাগে ভাই কত জায়গায় গেলাম কোনো জায়গায় টিকার কার্ড লাগে না আপনার গ্রামে ঢুকতে না ঢুকতে চার পাঁচজন আটকে টিকার কার্ড টিকার কার্ড আমি কি বাইরে বাইরে যাই কি বিপদে বেড়ে গেলাম নাকি oh, ঠিক আছে আপনাকে যেতে দেওয়া হলো কিন্তু আপনার জন্য একজন মানুষ যদি মানুষ তো সরি মানুষ করলে বলবে একটা কুত্তাও যদি আক্রান্ত হয় তাহলে দেখেন আপনার কি হয় আচ্ছা আচ্ছা সমস্যা নাই রে এর কইয়া এই বাঙ্গাল টাঙ্গাল টিকা মিকা না দিয়ে অনাঙ্গ এলাকাটা যদি করোনা ছড়াই দেয় আচ্ছা আমরা ও নো হ্যাঁ মুস্কান মুস্কান আবাই যাও হাতে দাঁড়ি কা ভাই যাই তোমাকে মাথায় তোর ভিডিও নাই কি হইছে কি আর বাকি রইছে তোমার যে বইন্ডে আছে না ড্যামসি ওই ড্যামসির জামাই তার খাম্বা ওই আমাদের গ্রামের মধ্যে আসতেছে খবরদার জীবন ভাই সাবধানে কথা কই কই দিলাম আমার বড় বোন বড় বোনের জামাই কি হয় দুলে ভাই এটা কি ড্যামসি এই ড্যামসি এটা ক্যাপসি এটা বড় কথা না আমাকে গ্রামের ভিতরে কোনো রকম করোনা নাই তাদের নাকি কোনো টিকার তাই পোলা পাইন আমার কাছে কমপ্লিট করতে ওরা মনে টিকা দিতে মনে না টিকা দিতে মনে থাউকার না থাক ওই সব লোকজন আমাদের গ্রামের ভিতরে ঢুকবে কেন শুনেন যখন টিকে ছিল তখন ওরা ছিল ইয়া দাদি মারা গেছে ওই গেছে না দেখো বোন তোমার আমি একটা কথা কই টিকা দিতে মনে থাক আর না থাক সেটা বড় কথা না তারা করোনার টিকা দেয় না তার মানে তাদের কাছে টিকার কার্ড নাই আর টিকার কার্ড না থাকা মানে আমাদের গ্রামে প্রবেশ নিষেধ জীবন ভাই ফোনের মাথা ঠান্ডা করেন আমি একটা কথা কই আপনাদের শুনেন নাই তাই না ঠিকাদার না থাকলে কি হইবে এ মাতারি তুমি কেমনে গ্যারান্টি নিলা যে ওনার করোনা নাই হ্যাঁ কিভাবে গ্যারান্টি নিলা জানো শ্বাসের রোগ যে কোনো আমি তো নিজে ঠিকা নেই oh, হ্যাঁ? তোমার টিকার কার্ড নাই আজকে যদি মেম্বার চাচার কাছে বিচার না দিছি যে এই বাড়ি এই কাশেম পরিবারের বাড়ির মানুষ একটাও টিকার কাট নেয় নাই এবং কি তারা করোনা টিকাও দেয় নাই আমি গ্রাম থেকে তোমাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করতেছি তারাও ভাই কি ভালোবাসেন ভালোবাসা না করোনা আসতে আছে মানুষ জল্লে দিতে আছে জান না বাঁচলে ভালোবাসা তো কর্ম করলো করোনার দিকে ভালোবাসা শেষ হয়ে গেছে এ মাতা আমি যদি মরে যাই আবার ভালোবাসা দিয়ে কি কলই বাজা খাবো আইছে এই যে আমি কাগজ ধরবে আমি আজকে সত্যি সত্যি বিচার দেবো আর তোমার বাইরা যদি পথে পাই তোমার বাইরা না সরি তোমার বই আর এক বেটার বাইরা না শুন ভাই এর আবার কেমন এমন কথা কোন কেন আমার সময় গেছে না কিছু কামে না তোমরা এরকম নিয়ম বিশৃঙ্খলার বাইরে থাকবা গ্রামের মধ্যে আর আমরা কিছু খাবো না তাই না